পৃথিবীতে আছে একটা দেশ লাল সবুজের বাংলাদেশ পৃথিবীতে আছে একটা দেশ লাল সবুজের বাংলাদেশ গর্ব শান্তিময় জীবন উন্নত দেশ সবাই যেন 舍不得。